वंदे वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे चरणोद गोपीजन सामुक्त बिन्दावनं मनोहर वाशाकल्पतरुश कृपा सिंधु व्यवच पति पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पंगुं वंदे परमाधव वन्दे परमानन्दमाधवं बृन्दावै तुलसीदेव वै पिया वै केशवश Krishna-bhakti-pade devi sattvatvai namo namaha Narayana namaskritta naranchaiva narottamam Deving saraswati vyasam tato jayo mudire Sankirtane Krishna kathopadesha Gauriya patrasya prakasanecha Sadhanurakta guru bhakti yukta भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनु तं शरण्यं भीतात्यहं पनुतपालभवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुजित किमपि गपवधूष्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिका मयि कदा कृपां करोषि श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द श्री अद्वैतगदाधर शिवसदी गौरभक्तबिन्द श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द Shri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Binda Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Ram Hare Ram Ram Ram, Ram আজানুলম্বিতভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাভতারৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare Hare Hare Ram Hare Ram Ram Ram Hare Hare Namami Gange Tava Padu Pankajam Sura Surair Bandito Dibbarupam भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तरविभूषी त्वमभागं नारायणो प्रियमनङ्गमदापहारम् वरानसीपुरपति भजवीशनाथम वागीशजस्वदने लक्ष्मीजश च वक्षसी जस्ते हृदय संबीत तम निशिंगमहम भजे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे হরে রাম হরে রাম রাম রাম হরে কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা অথো জনী ভ্রাজিতা সদ্ভক্তা বলিহংস চক্র মধুপ সেনী বিহারাস্পদম कर्णानंदी करध्वनिर्वहतु मे जिह्वा मरु प्रांगणे श्रीचैतन्यदनिधे तबलस लीला सुधा सर्धुनि कृष्णकीर्तन गान नर्तन कला पथोजनी व्राजिता सद्भक्तावली हंस चक्र मधुपो सेनी विहारास्पदम कर्णानंदी कलध्वनिर्वहतु मे जिह्वा मरु प्रांगणे श्रीचैतन्यदयानिधे तबलसाद লীলা সুধা স্বর্ধুনি গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় এমন এমন এক আশ্চর্য অলৌকিক শক্তি আছে যার সামনে নৈতিক আদর্শ সৎ সততা বিভিন্ন রকম সদ্গুণগুলো অত্যন্ত তুচ্ছ হয়ে যায় গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় এমন এক আলৌকিক শক্তি আছে আশ্চর্য যে সেবার সামনে যে আনন্দের সামনে নৈতিক চরিত্র আদর্শ সততা আদি সব কিছু অত্যন্ত তুচ্ছ হয়ে যায় যদি এরকম ধরনের কৃষ্ণ সেবা করবার জন্য আমার হৃদয়ে অনুপ্রেরণা আসে আমি যদি কৃষ্ণ সেবা করবার জন্য ঝাঁপিয়ে পড়ি তাতে যদি জাগতিক লোকরা আমার নিন্দা করে যে ইনি এই ধরনের কর্ম কেন করলেন এটা তো উচিত ছিল না ওনার যদি জগৎবাসী আমার সেই জন্য নিন্দা করেন সেটাও আমি হাসি মুখে সেটা বরণ করে নেব কৃষ্ণ সেবার জন্য যদি আমি জগতের চোখে যেটা অস্বাভাবিক বিষয় জগতের চোখে যেটা উচিত ছিল না তথাপি যদি আমি কৃষ্ণ সেবায় লাফিয়ে পড়ি সেক্ষেত্রে জগৎবাসী আমার যে নিন্দা করবে নিন্দা চর্চা জগৎবাসী আমার যা নিন্দা চর্চা করবে তাতে আমি এই সেই নিন্দাকে অত্যন্ত হাসি মুখে বরণ করে নেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাত বলতেন জগৎবাসীর ওপর এই জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টভঙ্গি নিয়ে এই জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমরা জগৎ দর্শন করতে যাই সেটা আমাদের সবচেয়ে বড় বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করতে যাই সেটা আমার পক্ষে সবচেয়ে বড় একটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় প্রভুপাত অনেক সময় শাসন মুখে বলতেন আপনি কেন এই সমস্ত হাঙ্গামার কাজে হাঙ্গামার কাজে জড়িয়ে পড়ছেন আপনি অপরকে শাসন করতে যাচ্ছেন কি জন্য এটা তো আমার দায়িত্ব আমি তো আচার্যের কাজ করছি আমি তো আচার্যের কাছে এটা এটা আমার দায়িত্ব আপনি কেন হাঙ্গামা করে এই সব ব্যাপারে জড়িয়ে পড়তে যান এটা তো আপনাদের কাছে নয় তৃণাদপি শুনেছি ভাব না হলে পরে শুনেছি হরিকথা কীর্তন হয় না শ্রীমান গৌরাঙ্গ মহাপু জানিয়েছেন তৃণাদপি ভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কাউর মুখে বাস্তবিক হরিকথা কীর্তন হতে পারে না গুরু দর্শনের মধ্যে গুরু দর্শনের মধ্যে তিনাদবী ভাব গুরু দর্শনের মধ্যে সর্বত্র গুরু দর্শনের মধ্যে সমস্ত বস্তুতে সমস্ত ব্যক্তিতে গুরু দর্শনের মধ্যে তিনাদবী ভাব স্বাভাবিকভাবে লুকিয়ে রয়েছে সর্ববস্তুতে গুরু দর্শনের মধ্যে তিনাদবী ভাব স্বাভাবিকভাবে লুকিয়ে রয়েছে এটা আলাদাভাবে আমাদের অভিনয় করে দেখাতে হয় না অনেকেই তৃণবী তৃণাদবী ভাবের বিচারে ভুল করে ফেলেন অনেকে মনে করেন যেটা পৌপাত বলছেন বাইরের দৃষ্টিতে কিছু আঁকপাক ভাব বাইরের দৃষ্টিতে কিছু আঁকুপাকু ভাব এটা তৃণাদবী ভাব বলা যায় না এটাকে অনেকেই তৃণাদবী ভাব বেলে এটাকে অনেকেই তৃণাদবী ভাব ভেবে ভুল পথে চলে যান এটাকে তৃণাদবী ভাব বলে না তৃণাদেবী ভাবের ব্যাখ্যা প্রভুপাত জানিয়েছেন যখন যখন আমার মধ্যে লাভ পূজা প্রতিষ্ঠা গ্রহণের কোনো রকম বাসনা থাকবে না যে সময়তে গুরু পাদ পদ্মের চরণে সর্বাঙ্গীনভাবে শরণাগত হতে পারব যে সময়তে আমি গুরু পদ্মের চরণে সর্বাঙ্গীনভাবে শরণাগত হতে পারব যে সময়তে গুরুচরণের সমস্ত আচার আদর্শ আমার মধ্যে প্রতিফলিত হবে গুরুপাদ পদ্মের যত আচার আদর্শ আচরণ সিদ্ধান্ত সমস্ত কিছু যখন আমার হৃদয়তে প্রতিফলিত হবে সেই সময়তে আমি স্নিগ্ধ শিষ্য হতে পারব যেটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের বিচারে জানিয়েছেন স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যমপি উত স্নিগ্ধ শিষ্যের সম্মুখে গুরুপাদ পদ্ম কোনোদিনই কোনো ভজনের গুপ্ত রহস্য লুক্কায়িত রাখেন না গুরুপাদ পদ্ম কোনো সদ্গুরু কোনো সদ্গুরু কোনো সৎশিষ্যের সম্মুখে ভজন রাজ্যের কোনো রকম গুপ্ত রহস্য লুকি লুকিয়ে রাখেন না গুরুপাদ পদ্ম সদ্গুরু সবসময় সৎশিষ্যকে হৃদয় উজাড় করে সমস্ত কিন্তু দান করে দেন যার জন্য শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের বর্ণিত আছে স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যমপি উত গুহাত গুহ্য ভজনের রহস্য সব কিছুই সশিষ্যের সামনে সদ্গুরু উজাড় করে দেন সশিষ্য বা স্নিগ্ধ শিষ্য যাকে বলা হচ্ছে যাকে বলা হচ্ছে তিনি স্নিগ্ধ শিষ্য যাকে বলা হচ্ছে তিনি সশিষ্য সশিষ্য মানেই তিনি গুরু সেবা করতে করতে তিনি গুরু হয়ে গেছেন যিনি গুরুসেবা করেননি জীবনে গুরুসেবার অভিনয় মাত্র করেছেন তার জীবনেতে কোনোদিন গুরুকে পা প্রতিফলিত হতে পারে না গুরুসেবা করেছেন এটা উপলব্ধি করা যায় তখনই যখন গুরুদেবের সিদ্ধান্ত বিচার আদি সব কিছু তার মধ্যে সর্বাঙ্গীনভাবে প্রতিফলিত হয় গুরুসেবা করতে করতে আমরা গুরু হতে পারবো প্রায় বহুপাত বলতেন কখনো গুরুগিরি করবে না গুরুগিরি করা উচিত নয় গুরুগিরি করা উচিত নয় কিন্তু কোনো দিন গুরু হব না চিরকাল লঘু রয়ে যাব এ বিচারটাও ভালো না আমরা চিরকাল লঘু রয়ে যাব আমরা সস্তা রয়ে যাব চিরকাল লঘু রয়ে যাব এ বিচারটা ভালো না আমাদের গুরু হতে হবে কিন্তু গুরুগিরি করতে হবে না গুরুচরণের সেবা করতে করতে সশিষ্য গুরুময় হয়ে যান এবং তখন তিনি স্বাভাবিকভাবে গুরু গুরুত্ব লাভ করেন যে বা যারা যে বা যারা নিজ ইচ্ছায় বা পরের ইচ্ছায় যে বা যারা নিজ ইচ্ছায় বা পরের ইচ্ছায় যে বা যারা নিজ ইচ্ছায় বা পরের ইচ্ছায় যে কোনোভাবেই জোর জবরদস্তি গুরু হওয়ার চেষ্টা করেছেন গুরু হওয়ার চেষ্টা করতে গিয়ে যাদের নিজের সমস্ত গুরুত্ব হারিয়ে ফেলেছেন তাদের চরণে আমার সর্বতভাবে দণ্ডবোধ রাখি যে বা যারা নিজ ইচ্ছায় বা পরের ইচ্ছায় যে কোনোভাবেই গুরু হতে গিয়ে নিজের সমস্ত গুরুত্ব হারিয়ে ফেলেছেন গিয়ে সমস্ত গুরুত্ব হারিয়ে ফেলেছেন তাদের চরণে আমার দণ্ডবোধ কোনোদিন যেন আমার দুর্বুদ্ধি না হয় আমি গুরু হব জোর জবস্তি গুরু হয়ে জগৎকে দেখিয়ে দেবো প্রচার করে দেখিয়ে দেবো জগৎকে এ ধরনের বুদ্ধি যেন আমার হৃদয়তে জাগরিত না হয় কারণ প্রচার করাটা গুরুপাদ পদ্মের একটা স্বাভাবিক স্বভাব প্রচার জিনিসটা করুণা থেকে আসে যদি কেউ মনে করেন আমি প্রচার করে দেখিয়ে দেবো জগৎবাসীর কাছে যদি কেউ মনে করেন আমি প্রচার করে দেখিয়ে দেবো জগৎবাসীকে কিরকম প্রচার কাকে বলে কত লক্ষ শিষ্য বানাতে পারি কত মন্দির বানাতে পারি তার মতো মূর্খ আর একটা নাই প্রচার জিনিসটা করুণার বিষয় যার মধ্যে যার মধ্যে অফুরন্ত করুণা জাগ্রত হচ্ছে যে করুণাকে ওভারফ্লোয়িং বলা হয় অর্থাৎ করুণা এত লাভ করেছেন গুরুপাদ পদ্মের থেকে এতই করুণা লাভ করেছেন গুরুবর্গের থেকে এতই করুণা তিনি লাভ করেছেন অহেতুকি করুণা যে করুণাতে তার হৃদয় উদ্ভাসিত হয়ে যাচ্ছে যে করুণাটাকে তিনি সামলে রাখতে পাচ্ছেন না সমস্ত আশেপাশে সবাইকে বিতরণ করে দিতে চাইছেন এরকম ধরনের যখন মনোভাব হয় তখনই কোনো ব্যক্তি কোনো সাধু প্রচারের জন্য যাবেন তার আগে প্রচারের জন্য যেন না যান প্রচারের জন্য যাওয়ার অর্থ হল কিছু শুকনো দর্শনিক দার্শনিক বিচার প্রচারের জন্য যাওয়ার অর্থ এই নয় কিছু আমি শুকনো দার্শনিক বিচার আমি মুখস্থ করে রেখে দেবো জগৎবাসীর কাছে বলবো আর কিছু হাততালি গ্রহণ করব। এটাকে প্রচার বলে না আবার অনেকেই বলেন মহারাজ ম্যাসিভ পিচার আমাদের ম্যাসিভ পিচিং হয় আমাদের সোসাইটিতে ম্যাসিভ পিচিং হয়েছে আমি বলি যে ব্যক্তি এই কথাটা বলছেন তিনি গৌরীয় দর্শনের কোনো কিছুই জানেন না আমার মনে হয় তিনি গৌরীয় দর্শনের কোনো খবরই রাখেন না তাহলে এই ম্যাসিভ পিচিং কথাটা উচ্চারণ করতেন না ম্যাসিভ পিচিং এই শব্দটা একটা ফেক টার্ম আপনাদের অনেকেই হয়তো উপলব্ধি করতে পারবেন না আমি জানি না পারবেন কি না এই ম্যাসিভ প্রিচিং বিরাট ব্যাপক প্রচার এই যে কথাটা এটা একটা ফেক টার্ম এটা বাস্তবিক কথাটা নয় কেন প্রচার মানে হলো যার কাছে আমি প্রচার করব তার হৃদয়ে তার হৃদয়ে আমার আচার আদর্শ সিদ্ধান্ত বিচারের একটা স্ট্রং ইম্প্রেশন আমি রাখতে পারবো আমার কথাটা বোঝা গেল প্রচার কথাটার মানে হলো যার কাছে আমি উপস্থিত হব গুরু পায় যাদের সম্মুখে আমি হরিকথা বা কোনো কিছু আমি উপস্থাপন করতে চাইব আচার আচার আদর্শ সিদ্ধান্ত তাদের হৃদয়তে আমার আচার আদর্শ সিদ্ধান্ত বিচার তাদের হৃদয়তে একটা ইমপ্রেশন একটা ছাপ্পা মেরে দেবে একটা ছাপ্পা ওই ছাপ্পাটাকে কেউ মুছতে পারবে না এইটাকে বলে প্রচার প্রচার মানে এই নয় কিছু হরে কৃষ্ণ বলে দেবো কিছু ড্রাই ফিলসফি বলে দেবো মুখস্থ করে এটাকে প্রচার বলে না প্রচার কথার মানে হলো করুণা বিতরণ করা প্রচার কথার বাস্তবিক মানে হলো যে আমার মধ্যে যথেষ্ট কৃপা যদি গুরু বৈষ্ণব দিয়ে থাকেন গুরু পরম্পরায় যদি এসে থাকে আমার হৃদয়ে সেই করুণাটাকে আমি সকলের মধ্যে বিচরণ করতে চাইছি এটা একটা অস্বাভাবিক বিষয় সেই জন্য করুণা সবার পক্ষে সম্ভব নয় করুণা কথাটা এটা সাধারণ আমার মতো সাধুর পক্ষে এটা বলা সাজে না করুণা কথাটা সাজে এই মহাপুরুষ যার কৃপা আপনারা পাইয়ে দেবেন বলে আজকে আপনারা আমাকে আকর্ষণ করে এখানে এনেছেন আপনারা আজকে আমাকে এখানে আকর্ষণ করে এনেছেন আপনারা আমাকে কথা দিয়েছেন এই মহাপুরুষের করুণা আপনারা আমাকে পাইয়ে দেবেন আমি সেই জন্য এখানে উপস্থিত হয়েছি আমি একটা মালারও অপেক্ষা রাখি না আপনাদের কোনো প্রণামী প্রণামীরও অপেক্ষা রাখি না এই মহাপুরুষের অহেতুকি করি না যদি আমার হৃদয়ে বর্ষিত হয় তাহলে আমি কৃতাকৃতার্থ হয়ে যাব দীর্ঘদিন যাব আমি চেষ্টা করছি এই মহাপুরুষের করুণা পাওয়ার জন্য যে পদ্ধতিতে গুরু সেবা করেছেন যে আদর্শ তিনি জগতে দেখিয়েছেন সে আদর্শ বর্তমান যুগে আর এটা অসম্ভব বর্তমান যুগে যে কেউ যদি বলে এরকম ধরনের একটা আদর্শ এটা একটা একটা অ্যাবসার্ড অসম্ভব ব্যাপার বর্তমান যুগে এরকম ধরনের একটা আদর্শ গুরু সেবার আদর্শ এটা কোনো গল্প কথা নয় তিনি তিনার জীবনের সমগ্র জীবন দিয়ে তিনি গুরু সেবা কীভাবে করতে হয় তিনি আমাদের দেখিয়েছেন অনেক অনেকেই গুরু সেবা করে থাকেন কিন্তু গুরু সেবা করবার আগে পরম পূজাত কেশব গোস্বীমায় বলছেন গুরু সেবা করবার আগে গুরুদেবের হৃদয়কে অনুভব করতে পারলাম না আমি গুরু সেবার করবার আগে গুরুপাদ পদ্মের হৃদয়কে যদি অনুভব করতে না করে থাকি যদি আমি আমার গুরুপাদ পদ্মের কীর্ব দীর্ঘ কলেবর আজান লম্বিত ভুজো এবং তার বলবার মতো অত্যন্ত সুন্দর তার বক্তৃতা ভঙ্গি তার জাগতিক সমস্ত লোকের প্রতি তার ভালোবাসা এই সব গুণের প্রতি যদি আকৃষ্ট হয়ে আমি কেবল তার কিছু অলৌকিক বিষয় আলোচনা করার চেষ্টা করি শিল বামন গোস্বীমা এই করেছেন জানেন শিল বামন গোস্বীমার জীবনে এই হয়েছে জানেন এ ধরনের কিছু যদি আলৌকিক বিষয় কোনো মহাপুরুষের জীবনে আলৌকিক বিষয় থাকতে পারে কিন্তু সেই সব আলৌকিক বিষয়ের কে ভিত্তি করে সেই সেই সব আলৌকিক বিষয়ের ওপর ভিত্তি করে আমি যদি তার কিছু আলোচনা করে আজকে আমি ছেড়ে দিই তাহলে আমার আমার গুরুপাদ পদ্মের যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি এসছি যে কথা তার গুণগান করবার জন্য সেটা যথেষ্ট হলো না আমার কথাটা বোঝা গেল না আমার বক্তব্য হলো যে গুরুপাদ পদ্মের কিছু আলৌকিক বিষয় থাকতে পারে প্রত্যেক মহাপুরুষের জীবনে কিছু আলৌকিক বিষয় থাকে কিন্তু ওই অলৌকিক বিষয়গুলোকে অবলম্বন করে আজকে যদি আপনাদের সামনে কিছু সামান্য কথা আলোচনা করে আমি চলে যাই তাহলে আমার গুরুচরণের গুণগান যেটা বলা হয় সেটা হলো না পারফেক্ট হলো না আমাদের একটা ভগবানের ভগবান বা গুরু বৈষ্ণবের আলোচনা প্রসঙ্গে অন্টোলজিক্যাল অ্যাসপেক্ট থাকে একটা মর্পোলজিক্যাল অ্যাসপেক্ট থাকে দুটো থাকে গুরুপদ পদ্মের আলোচনা প্রসঙ্গে আমাদের সৌত পরম্পরায় আমাদের ব্যাসদেব গোস্বামী আমাদের শিখিয়েছেন সর্বদাই তোমরা তাত্ত্বিক আলোচনা করলে ভালো হয় কেন তাত্ত্বিক আলোচনা মানে হলো তাত্ত্বিক আলোচনা মানে হলো গুরুপাদ পদ্মের স্বরূপের দর্শন করার চেষ্টা আমার কথা বোঝা গেল তাত্ত্বিক আলোচনা মানে হলো আমি গুরুপাদ পদ্মের এই বাহ্যদৃষ্টিতে যেসব ক্রিয়াকলাপগুলো তার খুব সুন্দর ব্যবহার তিনি কত ভালোবাসতেন আমাকে এই ধরনের বিষয়গুলো যদি শুধু আলোচনা করি এগুলো জড়ো আলোচনার অন্তর্গত হয়ে যাবে কেন গুরুপাদ পদ্ম সবাইকেই ভালোবাসেন আমরা দেখেছি গুরুপাদ পদ্ম একটা বাছুরকে তে কোলে করে আমরা এনেছি আদর করতেন ওকে নিয়ে আসো হরিনাম দিতেন তো একটা এটা একটা কমন বিষয় যে গুরুপাদ পদ্ম সমস্ত সমস্ত ব্যক্তিকেই ভালোবাসেন তিনি আমি যদি এটা সবার মাঝখানে বলি শিল বামন গোস্বী মহারাজ এই মহাপুরুষ এই মহাজন আমাকে খুব ভালোবাসতেন জানেন এটা আমার হয়ে গেল ব্যক্তিগত একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল এটাকে বলে ব্যক্তিগত একটা অ্যাডভার্টাইজমেন্ট তিনি আমাকে ভালোবাসেন অতএব দেখুন আমি কত বড় হনুমান হয়েছি আমার ল্যাসটা কত বড় এই কথাটা আমি যদি আলোচনা করি তিনি আমাকে খুবই ভালোবাসতেন জানেন এরকম ধরনের তিনি আমাকে সবসময় বলতেন আপনি হরি কথা বলুন তিনি বসে থাকতেন এটা তার স্বভাব ছিল এটা তার অলৌকিক স্বভাব ছিল তিনি যখন সবাই বসে থাকতেন বিভিন্ন জায়গায় যেতেন সামনে তার সিনিয়র গুরুভাইরা থাকতেন তিনি গিয়ে প্রথমেই যে হরিকথা বলবেন আপনি বলুন আপনি বলুন হরিকথা তিনি তাদেরকে অগ্র অগ্রাধিকার দিতেন দিয়ে অমানি মানত কাকে বলে এটা যদি শেখবার দরকার পড়ে আমার মনে হয় এনার কাছ থেকে শেখা উচিত ভালো হয় তিনি সর্বদা অগ্রগতি অগ্রাধিকার দিতেন গুরু ভাইদের আপনারা বলুন আপনি বলুন না বলুন না আপনারা বলুন এরকম ধরনের একজন মহাপুরুষের ব্যাপারে যদি আমি কিছু আলৌকিক বিষয় আলোচনা করে ছেড়ে দিই তাহলে আমার আলোচনাটা সম্পূর্ণতা লাভ করবে না এই গুরুপাত পদ্ম আমার অভিন্ন গুরুপাদ পদ্ম বলবো কেন বলবো অভিন্ন গুরুপাত পদ্ম কেন তার সমগ্র জীবনে যখন থেকে তিনি আমার কাছে আত্মপ্রকাশ করার চেষ্টা করেছেন এখানে আত্মপ্রকাশ করার চেষ্টা করেছেন যত সেই সময়তে দেখা যায় তার যে সব আচার আচরণগুলো সেই সব আচার আচরণগুলো কোনো সাধারণ মানুষের আচরণ নয় কোনো সাধারণ মানুষের কোনো আচরণ নয় তার মধ্যে যেসব আচার আচরণ সেই সব আলৌকিক বিষয়গুলো আমি আলোচনা করে ছেড়ে দিলে হবে না তার বাণীস্বরূপের আলোচনা করাটা দরকার তার যে বাণীস্বরূপ তার যে একটা যেটা আমরা প্রহুপাদের পৌপাদের যে পৌপাদের যে আলোচনা করি আমরা সুজনার বুধ আদিতে সেখানে যে আলোচনা করি সেখানে দেখা যায় সেখানে বলা আছে দেখবেন আপনারা হবি পাঠ করেন জনকাদিক বসল धरणीभरयारकगौरजनं পদম পনমামি সদা পদম এখানে যে আলোচনা করা হয়েছে কৃপয়া হরিকীর্তন মূর্তিধরম তিনি যখন আবির্ভাব করেছিলেন তার আবির্ভাব স্থলিতে তখন আমি তাকে জানতে পারিনি কিন্তু তিনি এই ছোট্ট বয়সে যে এসে যে গুরু সেবার আদর্শ দেখিয়েছেন গুরু বৈষ্ণবের সেবার সেখানে আমরা ধীরে ধীরে প্রথমে তিনি আত্মপ্রকাশ করেছেন খুব গুপ্তভাবে প্রথমে কেউ জানতে পারেননি ইনি কে হন এই সজ্জন সেবক নামক এই ছোট্ট ছেলেটা ইনি কে তা প্রথমে কেউ জানতে পারেননি পরে ধীরে ধীরে তার গুরুসেবার আদর্শ তার সব কিছু দেখে যখন অনুভব করা গেল এই একটা বিরাট মহাপুরুষ এরকম ধরনের তার সেবার আদর্শ তখন আমরা মোটামুটি আস্তে আস্তে জানতে পারলাম যে তিনি কি ধরনের একজন ব্যক্তিত্ব তিনি যার জন্য ব্যাসদেব গোস্বামী যে আমাদের সৌতপন্থাকে অবলম্বন করতে বলেছেন সেই সৌতপন্থার অবলম্বনে সেই পন্থন সেই সৌতপন্থার অবলম্বনে আমরা তার যে বাণীস্বরূপের আলোচনা করে কৃতকৃতার্থ হতে চাই সমগ্র জীবনে তাহার যা সিদ্ধান্ত বিচার আচার আদর্শ যা কিছু আছে কোনো দিন একদিনের জন্য তার জীবনে কোনো লেখনীতে কোনো বাণীতে কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত বিরোধ আমরা দেখি নাই বরঞ্চ আলৌকিক সিদ্ধান্ত বিচার আমরা দেখেছি পরম পূজা শ্রীধর গোস্বাই মহারাজের যেসব সিদ্ধান্ত বিচার তার জীবনে তার লেখনীতে তার বাণীতে আমরা দেখেছিলাম পরম পূজা শ্রীধর গোস্বাই মহারাজ শ্রীধর গোস্বামী মহারাজের জীবনে পরমপ্রিয় কেশব গোস্বামী মহারাজের জীবনে তাদের বাণীতে এবং লেখনীতে যেসব আমরা সিদ্ধান্ত বিচার দেখেছিলাম ঠিক সেই সিদ্ধান্ত বিচার আমাদের ছিল বামন গোস্বামী মহারাজের জীবনীতে কোনো দিনের জন্য আমরা দেখিনি কোনো একটা লেখনীতে কোনো বক্তৃতাতে কোনো একটা সিদ্ধান্ত বিরোধ রসাভাস কোনো দিন আমরা আজ পর্যন্ত লক্ষ্য করতে পারি না এবারও আশ্চর্য বিষয় একটা বিষয় হয়েছিল যে হরিদ্বারে আমার ভগবানের ইচ্ছায় অনেক হরিকথা আলোচনা হয়েছিল হরিদ্বারে একদিন আপনাদেরই একজন জ্যেষ্ঠ গুরু ভাই আপনাদেরই একজন জ্যেষ্ঠ গুরু ভাই আমাকে একটা আশ্চর্য প্রশ্ন করলেন যে মহারাজ আপনি গুরুপাদ পদ্মের যা সিদ্ধান্ত আপনার সঙ্গে কোনো দিন পার্থক্য দেখি নাই তবে আজকে আমার দেখছি লক্ষ্য করে বেশ কদিন ধরে আপনি শঙ্কর ভগবানকে শিবজি মহারাজকে কেবল বেলপাতা দেন আপনি তো তুলসী দেন না কিন্তু গুরুপাদ পদ্ম তো তুলসী দিতেন এখানে তো গুরুপাদ পদ্মের সঙ্গে আপনার কিছু পার্থক্য দেখছি আমরা দেখুন পার্থক্য কিছু নেই ছিল বামন গোস্বী মহারাজ যদি শিবজি সদাশিবের চরণে তা যদি তুলসী দেন আমিও তুলসী দিই আমি কোনোদিন তুলসী দেব না এরকম ধরনের কথা নয় আমি তুলসী দিয়ে থাকি কিন্তু যদি আমি তুলসী যদি এই শিবলিঙ্গে আমি তুলসী দিতে থাকি তাহলে সমস্ত লোক কী করবে তুলসীকে মুড়িয়ে সঙ্গে সঙ্গে কি করবে যদি আমি তুলসী দিতে থাকি আমি আমি দিয়ে থাকি কিন্তু আমি জি যা সাধারণ ব্যক্তি যারা বোকা তারা বুঝতে পারবে না তারা কি করবে তুলসী ছিঁড়ে ছিঁড়ে চিপটা করে মাথা দেবে এই জন্য আমি লুকিয়ে দিই আমি ওপেনলি বেলপাতা দিই এইটা এটা কোনো পার্থক্য কিছু নয় তার সিদ্ধান্তর সঙ্গে একই তার চরণের কেন সিদ্ধান্ত কখনো সিদ্ধান্ত কখনো আলাদা হতে পারে না ভক্তিমোহ ঠাকুর জানিয়েছেন ভক্তিমোহ ঠাকুর জানিয়েছেন কোনো এক মহাপুরুষের কোনো এক মহাপুরুষের সিদ্ধান্ত কোনো এক মহাপুরুষের সিদ্ধান্ত আমাদের গৌড়ীয় সমাজের কোনো এক মহাপুরুষের যদি এক সিদ্ধান্ত হয় অপর এক মহাপুরুষ যে সিদ্ধান্ত বলবেন সেই বিষয়ের উপর কখনো আলাদা হতে পারে না এটা হয় না ভক্তিমঠক বলছেন যে এই মহাপুরুষ যদি পৃথিবীর উত্তর প্রান্তে বসে পৃথিবীর উত্তর প্রান্তে বসে কোনো এক বিষয়ের ওপর সিদ্ধান্তের উপর যে বিচার করবেন পৃথিবীর দক্ষিণ প্রান্তে বসে একই বিষয়ের ওপর কোনো মহাপুরুষ একই বলবেন কেন সিদ্ধান্ত কোনো জিমনাস্টিক ফিটস আমি একটা মাসেল তুলব লোহার বারবেল তুলে মাসেলটাকে ঠিক করব এ ধরনের যে নয় সিদ্ধান্ত বলাটা এই যে ভেলকিবাজি এই যে ভেলকিবাজি চলছে আমাদের সমাজে ভালো করে আমি ভালো করে হরিকথা বলে একটু সিদ্ধান্ত লোকের কাছে হাততালি নিয়ে নেব এই যে ভেলকিবাজি চলছে এটাতে সমস্ত লোকই মরছে আমাদের কিছু করার নেই আমাদের কিছু করার নেই তারা এই সূক্ষ্ম সিদ্ধান্তগুলো জানে না বলে আজকে তারা গলায় দড়ি দিয়ে মরছে আমাদের কিছু করার নেই সেই জন্য সিদ্ধান্ত বিচারটা কোনো জিমনাস্টিক ফিটস নয় আমি একটা বারবেল তুলে মাসেলটাকে বড় করব এ ধরনের জিনিস নয় এটা একটা স্বাভাবিক বিষয় যার জীবনে গুরুচরণের আনুগত্য সিদ্ধ হয়েছে তার জীবনে এটা স্বাভাবিক বিষয় এটা তাকে মুখস্থ করে বলতে হয় না যে কোনো বিষয়ের ওপর বামন গোস্বামী আজকে দেখা গেছে যে কোনো বিষয়ের ওপর কোনো কিছু বলতে দিয়েছেন তিনি অবলীলাক্রমে সেই সব সিদ্ধান্ত বলে গেছেন যেসব বিরুদ্ধ পরিবেশে এই গুরু আমার এই গুরু পাদ পদ্মকে হরিকথা বলবার জন্য বাধ্য করা হয়েছে আপনি এ বিষয়ের উপর কিছু বলুন আপনি এ বিষয়ের উপর কিছু বলুন বাধ্য করা হয়েছে উনি কিছু বলেন নাই উনি মৌন রয়েছেন উনি কোনো উচ্চারণ করেনি চুপচাপ রয়েছেন কেন হরিকথা বলছেন না কি কারণ উনি তার উত্তর দিচ্ছেন না কাজে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বড় গুপ্ত রহস্য পরম পুজোদার কেশব গোস্বীমা জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত আমি গুরু পদ্মের হৃদয়ের সঙ্গে নিজের হৃদয়কে সম্পূর্ণ মেলাতে না পারি টোটালি হারমোনাইজ যেটাকে কীর্তনে আমরা বলে থাকি প্রায়ই কীর্তন করে থাকি প্রায়ই আমরা কীর্তন করে থাকি গুরুমুখ পদ্মবাক্য হৃদয়েতে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা এটা কীর্তন করা খুব সোজা এটা কীর্তন করা খুব সোজা আমি এক্ষুনি কীর্তন করে দেবো কিন্তু এটা নিজের জীবনে ইন অ্যাপ্লায়েড ফর্ম প্রয়োগ এটা আমার জীবনে সাক্ষাৎভাবে এটা প্রয়োগ হয়েছে কি না অর্থাৎ এই যে গুরুমুখ পদ্মবাক্য আমার হৃদয়ে তো সর্বাঙ্গীনভাবে দেখা গেছে কি এটা বড় কঠিন মুখে বলা যায় কীর্তন করা যায় ছিল বংশীদাস বাবাজি মহারাজ বলছেন তুমি তো গাইয়াই গেলা তুমি তো গাইয়াই গেলা তোমার যার ফাটলো তার ফাটলো এই কীর্তনের একটা পদ একটা পদ শোনবার পর যার হৃদয়টা চূর্ণ হয়ে গেল তার অনুভব আছে কিন্তু আমরা তো কীর্তনই করে গেলাম কোনো কিছু অনুভব করলাম না যার জন্য পরমবিজাত কেশব গোস্বীমা জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত গুরু পদ্মের হৃদয়ের অন্তঃকরণের যে বৃত্তি কেন গুরু পদ্ম আমাদেরকে বঞ্চনা করে থাকেন যদি বলেন কেন বঞ্চনা করেন ওনার তো কৃপা করাটা স্বাভাবিক স্বভাব আমি জানি গুরু বৈষ্ণবের কৃপা করাটাই হলো স্বাভাবিক সবাই এটা স্বাভাবিক সবাই কিন্তু আমি যদি তাকে বঞ্চনা করতে চাই তখন তিনি আমি বঞ্চিত হয়ে যাই তিনি আমাকে বঞ্চনা করেন এটা একটা এমন একটা কথা গুপ্ত কথা তিনি বঞ্চনা কাউকেই করতে চান না কিন্তু আমি যদি গুরু পদ্মকে বঞ্চনা করতে চাই গুরু সেবার নাম করে আমি যদি লাভ পূজা প্রতিষ্ঠা আদি সমস্ত কিছু সংগ্রহ করে নিজেকে বড় হনুমান নিজেকে বড় হনুমান হয়ে গেছি প্রচার করতে চাই সেক্ষেত্রে গুরুপাদ পদ্ম আমাদের বঞ্চনা করতে পারেন যার জন্য পৌপাদের জীবনীতেও আপনি দেখবেন পৌপাদের জীবনীতে গতি বঞ্চিত বঞ্চ কাচিন্ত পদম এই কথাটা মানে কি কেউ বোঝে না অনুভব করেনি গতি বঞ্চিত বঞ্চকা অচিন্ত পদম তিনি কাকে যে ঠকিয়ে দেবেন তোর মধ্যে ঠকাবার প্রবৃত্তি আছে তুই আমার থেকে কেবল লাভ পূজা প্রতিষ্ঠা নিতে চাস তো ঠিক আছে আমি তাই দিয়ে দিলাম না নিয়ে চলে যা আমাদের ত্রিবিক্রম মহারাজ ত্রিবিক্রম মহারাজ ছিলেন পৌপাদের গণ যার জীবনী লেখবার জন্য আপনারা আদেশ করেছিলেন ত্রিবিক্রম মহারাজ অনেক আগে সে ত্রিবিক্রম মহারাজ ঢাকার লোক ছিলেন ঢাকা ঢাকার লোক এরম বলা উচিত নয় তবে ঢাকা তিনি আবির্ভাব হয়েছেন তিনি তো বৃন্দাবনের নিত্য বৃন্দাবনে তিনি প্রায় রেগে গিয়ে বলতেন তিনি প্রায় রেগে গিয়ে যারা কপটতা করে তারা যারা গুরু বৈষ্ণবের নামে কপটতা করে না তাদেরকে তিনি রেগে গিয়ে বলতেন শুয়ারে সেনে কচু আর বান্দরে সিনে কলা বাঁদর কলা চেনে আর শুয়োর কচু চেনে আর গু চেনে তোরা এইগুলি চিনিস তোরা এছাড়া কিছু চিনিস না তার গুরু বৈষ্ণবের কাছে এসে এমন এক মহাপুরুষের কাছে এসে আমি যদি একটা সামান্য তুচ্ছ বস্তু মাগি যেটা শাস্ত্রের বিচারে বলছে একটা বিরাট রাজার কাছে গিয়ে একটা মহান রাজার কাছে গিয়ে আমি যদি কিছু সামান্য বস্তু আশা করি একটু রাজা আমাকে একটু ছাই দেবেন একটা ছাই নেবে আমার কাছে এসছো কেন ছাই তো যেখানে সেখানে পাওয়া যায় তো আমরা এই মহাপুরুষের কাছে এসে কিছু ছাই কিছু ভস্য এই সব আশা করি এই মহাপুরুষের কাছে এসে আমরা এই তুচ্ছ জিনিসগুলো চাই যেটা সনাতন গোস্বামী পাদ যখন ওই বর্ধমানের যখন এই বর্ধমানের একটা ব্রাহ্মণ বর্ধমানের একটা ব্রাহ্মণ নিজের মেয়ের বিয়ে দিতে পারছেন না কাঁদতে কাঁদতে বিশ্বনাথের কাছে গেছেন বিশ্বনাথ তাকে স্বপ্নাদেশ করেছেন তে সেখানে উপবাস করছেন জল অন্য সব ত্যাগ করেছেন বিশ্বনাথ বলছে এক কাজ করো বৃন্দাবনে সনাতন সনাতন গোসাইয়ের কাছে যাও তার কাছে অনেক টাকা সে তোমাকে সম্পত্তি দেবে টাকা পয়সা বলেন নাই তিনি বলেছেন তার কাছে সম্পত্তি সম্পত্তি দেবে তো সে ব্রাহ্মণ সে ব্রাহ্মণ সেখানে চলে গেছেন গিয়ে খোঁজ করে বড় গোসাই সনাতন গোসাইয়ের কাছে গেছেন গিয়ে বলছেন কান্নাকাটি করছেন মাটিতে পড়ে বলছে কী জন্য তিনি কান্নাকাটি করছেন আমাকে অনেক সম্পত্তি আদি দিতে হবে আমার সাথে কোনো সম্পত্তি নাই আমি তো কৌপিন লোটা সোটা ওটা আমার জীবনে তিনটি সম্পত্তি একটা হচ্ছে লোটা সোটা লাঙ্গোটা এটা বাইরের আর অন্তঃসম্পত্তি কৃষ্ণপ্রেম এটা তো আর বলবেন না গুরু বৈষ্ণব দৈন্য করে বলেন না দৈন্য করে বলেন না ওই জন্য পৌপাত নিজের জীবনে কোনো পত্র লিখতেন কোনো লেখন লেখানে লিখতেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলতেন না সিদ্ধান্ত সরস্বতী ভক্তি বললে এটা অহংকার এসে যায় আমি ভক্তির কি বুঝি কিছু তো বুঝি না এই জন্য সিদ্ধান্ত সরস্বতী লিখতেন সেই জন্য সনাতন গোসাই তার কাছে লোটা সোটা ল্যাংওটা এই তিনটে সম্পত্তি তিনি বলছেন আমার কাছে তো কিছু সম্পত্তি নাই বলে হ্যাঁ আছে বলে আমার বিশ্বনাথ বলেছেন কাশী বিশ্বনাথ বলেছেন আপনাকে সম্পত্তি আজ কাশী বিশ্বনাথ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন আমার কিন্তু কিছু নাই আমার আগে ছিল তারপর বললেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দেখি চিন্তা করলেন যে বহু পূর্বে আমি এক পরশমণি পেয়েছিলাম বহু পূর্বে আমি এক পরশমণি পেয়েছিলাম যেটা মলমূত্রের মতো এটা মলমূত্রকে যেমন পরিত্যাগ করে সেরকম সেই পরশমণিটাকে আমি একটা বালুর ভেতরে যমুনা তীরে সেটা পুঁতে রেখেছিলাম তো সেটা মনে পড়ে গেল ও দাঁড়া দাঁড়া দাঁড়া তোমার কাজে লাগতে পারে একটা জিনিস আছে সেটা গিয়ে তিনি কি করলেন সে স্পর্শমণিটাকে বললেন এই জায়গাটা খোঁড়ো নিজে হাতও দেননি নিজে হাতও দেননি বলছে এই জায়গাটা খোঁড়ো বলছে খুঁড়লেন বলে একটা পাথর পেলেন বলে এটা নিয়ে যাও বলে এই পাথরে কি হবে আমার তো টাকা পয়সা দরকার বলে এটাই সব দেবে এটা স্পর্শমণি তুমি লোহা আদি যাতে থেকাবে সেটা শোনা হয়ে যাবে সে পরীক্ষা করে দেখলো সত্যিই তাই তখন তো আনন্দে নাচতে আরম্ভ করলো আগে পাগলের মতো দৌড়াচ্ছে বলে আজ আমার হয়ে গেছে আমি তো মালামাল হয়ে গেছি বিরাট ব্যাপার ওই পাথর নিয়ে সে দৌড়াচ্ছে দৌড়তে গিয়ে চৈত্যগুরুর কৃপাতে কেন সনাতনের দর্শন হয়েছে এটা বৃথা হতে পারে না চৈত্যগুরুর কৃপাতে সে আবার ফিরে এলো ফিরে এসে বলছে যে আপনি এই পাথরটাকে আমাকে দিলেন এটা এত অমূল্য এই পাথরটা আপনার কাছে তাহলে কি সম্পত্তি আছে আপনার কাছে কি সম্পত্তি আছে সেই সম্পত্তি না আমি চাই ওই সম্পত্তি আমাকে দিন সনাতন গোসাইকে বলছেন যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মণি তারই এক কণ মানি মাঙি আমি নত এই মহাপুরুষের জীবনে তাই হয়েছিল ইনি প্রভুপাদের চরণে সর্বাঙ্গীনভাবে আশ্রয় করেছিলেন তথাপি এটা একটা লীলা এটা না হলে আমরা জানতে পারতাম না এটা যদি না হতো তাহলে আমরা বুঝতে পারতাম না যে এই মহাপুরুষ কখনোই নিজেকে পরিচয় দেননি আমি প্রভুপাদের শিষ্য এটা বড় অলৌকিক কিন্তু আমি বিগত কতদিনের হরিকথাতে অনেকবার আলোচনা করেছি মহারাজ আশ্চর্য মাত্র ছ মাস প্রপাত অপ্রকট হওয়ার আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন প্রপাত অপ্রকট হওয়ার মাত্র ছ মাস আগে হরিনাম নিয়েছেন মাত্র হরিনাম সঙ্গে সঙ্গে প্রচার করছেন নয় প্রভুপাদের পার্শ্বক তার সমাধি হয়ে যাচ্ছে মন্দিরে আশ্চর্য ব্যাপার তিনি একজন গৃহস্থ ব্যক্তি গৃহস্থ ব্যক্তি আমাদের প্রণম্য আমরা বলছি না গৃহস্থ ব্যক্তি আমরা গৃহস্থ ব্যক্তি আমাদের প্রণম্য কিন্তু তাকে বহুপাদের পার্শ্বদ বলে প্রচার করার পেছনে কি ভিত্তি থাকতে পারে what can be the reason behind it এর পেছনে কি কারণ থাকতে পারে মাত্র ছ মাস সাত মাস হলো তিনি নিয়েছেন হরিনাম পৌপাদের কাছে হতেই পারে কিন্তু হরিনাম নেওয়ার পরেতে আপনি তাকে পার্ষদ বলে প্রচার করে দিচ্ছেন অথচ এই মহাপুরুষ প্রপাতের সাক্ষাৎ প্রচুর কৃপা পেয়েছেন যেটা আমরা অনায়াসে আমরা অনায়াসে আমাকে কেউ আপত্তি করার মতো ক্ষমতা রাখে না আমি যদি এখনই বলি ইনি পৌপাদের পার্ষদ আমাকে আপত্তি করতে পারবে না কিন্তু তদুও তিনি যেহেতু বলেন নাই আমি বলতে শিষ্যতা করি না তিনি পৌপাদের পূর্ণ কৃপা লাভ করেছেন পৌপাদের পূর্ণ কৃপা লাভ করেছেন তিনি কোনোদিন নিজেকে পরিচয় দেননি যে আমি প্রপাদের শিষ্য এই ব্যাপারে পরম কেশব গোস্বামী পরীক্ষা করে দেখেছেন একদিন তাকে গুরু ভাই বলে ডেকেছেন গুরু ভাই তিনি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছেন যে আপনি আমাকে গুরু ভাই বললেন সেটা পরীক্ষা করে দেখেছেন যে কি কি বলেন তিনি তার মধ্যে এরকম ধরনের আমি পৌপাদের পার্শ্বদ এইসব পৌপাদের পার্শ্বদ আমি পৌপাদের নিজজন এইসব পরিচয় দেওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল না কেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলে না ফলে কারণম অনুমীয়তে এটা তো প্রচার করার বিষয় নয় এটা তো বলবার বিষয় নয় তাই জন্য দেখা যায় যে এই লাভ পূজা প্রতিষ্ঠা তার কাছে মলমূত্রের মতো ছিল তার জীবনে এই যে লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি এগুলো মলমূত্রকে যেমন পরিত্যাগ করে মানুষ এরকম ধরনের তিনি পরিত্যাগ করেছিলেন তিনি জীবনে এগুলো গ্রহণ করেন নাই এটা হলো সাধু জীবনের সবচেয়ে বড় উদাহরণ হলো এটা সাধু জীবনের সবচেয়ে বড় লক্ষণ কাকে সাধু বলবো কেনি সাধু আর কে সাধু নয় কে সাধু আর কে সাধু নয় এই বিচারটা কোনো একটা পাগলের হাতে ছেড়ে দেওয়া যায় না কে সাধু এবং কে সাধু নয় এ বিচারটা কিছু বদ্ধজীবের হাতে ছেড়ে দেওয়া যায় না তাদের পয়সার বল আছে তাদের লোকবল আছে তারা বলবে ইনি হচ্ছেন সাধু ইনি সাধু নন এই বিচারটা কোনো একটা পাগলের হাতে ছেড়ে দেওয়া যায় না কোনো একটা পাগল বদ্ধজীব বিচার করে বলতে পারে না ইনি সাধু ই সাধু নয় এটা এ ধরনের ধৃষ্টতা না হওয়া উচিত নয় যার জন্য পরমবিজয় কেশব গোস্বীমা বলতেন অনেক সময় গুরুপাদ পদ্মা আমাদের লাভ পূজা প্রতিষ্ঠার গুরুসেবা করতে গিয়ে আমরা যদি দেখি লাভ পূজা প্রতিষ্ঠা কিছু পাই তবে গুরু গুরু সেবায় আমাদের বড় উৎসাহ হয় আর যেই গুরুপাদ পদ্ম থেকে লাভ পূজা প্রতিষ্ঠা পাই না তখন আর গুরু সেবায় কোনো স্বাভাবিক উৎসাহ দেখা যায় না সেই জন্য পরমবিজয় কেশব গোস্বীমা জানাচ্ছেন গুরু সেবার করতে গিয়ে যদি আমি গুরুপাদ পদ্মের অন্তঃকরণের যে গুপ্ত গুপ্ত বিষয়টা তার ইচ্ছাটা কি গুরুপাদ পদ্মের হৃদয়ের অন্তঃকরণের কি গোপন ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটাকে আমি না বুঝে পদ্ম কি চান পদ্ম তিনি কি চান তার অন্তঃকরণের কি ইচ্ছা এটা যদি উপলব্ধ উপলব্ধি না করে আমি যদি বাহ্য দৃষ্টিতে পদ্ম সেবা করবার যদি বিভিন্ন ধরনের প্রদর্শনী বিভিন্ন ধরনের প্রদর্শনী খুলে রাখি এক্সিবিশন পদ্ম সেবার আমি প্রদর্শনী খুলতে পারি আমি বিভিন্ন ধরনের গুরুসেবার প্রদর্শনী এক্সিবিশন খুলতে পারি কিন্তু সেটাকে শাস্তিক বিচারে শাস্ত্রীয় বিচারে সেবা বলা যাবে না গুরুপাদ পদ্মের অন্তঃকরণের কি ইচ্ছা এটা উপলব্ধি না করে আমি যদি কিছু বাহ্য দৃষ্টিতে গুরুপাদ পদ্মা এই সেবাতে খুব খুশি হবেন বলে আমি এটা করে ফেললাম যদি এরকম ধরনের সেবা করি সেটাকে পরমবিবেক কেশব গোস্বামী বলছেন এটাকে বলা হচ্ছে এটাকে বলা হয় একটা অটো সাজেস্টিভ সিস্টেম এটাকে বলে অটো সাজেস্টিভ সিস্টেম মানে গুরুপাদপদ্ম খুশি হচ্ছেন কি না হচ্ছেন এটার বেশি একটা গুরুত্ব আমি দিলাম না আমি মনে করলাম এটা করে ফেললেই পদ্ম খুশি হয়ে যাবেন মাঝে মাঝে আমরা মনে করি বিরাট বড় একটা প্রচারের প্রদর্শনী করে এলাম অনেকগুলো টাকা পয়সা আমি মোটে নিয়ে এলাম এই বাদে পদ্ম খুব খুশি হয়ে গেছেন কিন্তু প্রায় বহুপাদের জীবনে দেখা গেছে যারা প্রচুর পরিমাণ টাকা এনেছেন যারা প্রচুর পরিমাণে ভালো ভালো লেখা লিখেছেন প্রচুর পরিমাণে বক্তৃতা দিয়েছেন বক্তৃতা দিয়ে জগৎকে মাতিয়ে দিয়েছেন দেখা গেছে পৌপাত তাদের এক বিন্দু বিসর্গ কোনো মূল্য দেন নাই এক কানা করি পৌপাত তাদেরকে এক কানা করি অন্তঃকরণ থেকে মূল্য দেন নাই বাহ্য দৃষ্টিতে বলেছেন আরে আপনার মতো কেউ আছে নাকি এত সুন্দর সিদ্ধান্ত বিচার আপনি বলেন দেখুন কত লোক শুনছে আপনার কথা এ ধরনের আপনার মতো লেখনি এইভাবে বলে গুরু পদ্ম মাঝে মাঝে কি করেন আমাদেরকে বঞ্চনা করতে চান এই বঞ্চনাময় লীলা গুরু বৈষ্ণবের এটা স্বাভাবিক যদি বলেন গুরুপাতপন্দ কেন ঠকান গুরুপাতপন্দের কোনো দোষ নাই কেন আমরা তাকে ঠকাতে চেয়েছিলাম আমরা তাকে ঠকাতে চেয়েছিলাম তাই জন্য তিনি আমাদের ঠকিয়েছেন এটা তো তার কোনো দোষ নেই আমরা যা চেয়েছি তিনি বাঞ্ছাকল্পতরু গুরু ফাদপদের কাছে আমি লাভ পূজা প্রতিষ্ঠা আশা করেছিলাম তিনি এই দিয়ে আমাদের বঞ্চনা করেছেন কিছু এই কিছু মলমূত্র এগুলো দিয়ে তিনি বঞ্চনা করেছেন আমরা কি করব কিছু করার নেই সেই জন্য পৌপাদের জীবন দেখা গেছে যারা বড় বড় পাঠ প্রতি পাঠ বক্তৃতা লেখনী লিখে পুরো জগৎকে মাতিয়ে দিয়েছেন তাদেরকে তাদেরকে পৌপাত দেখা গেছে তাদেরকে অনেক সময় বঞ্চনা করে দিয়েছেন আবার তারা অনেক সময় তাকে ছেড়ে চলেও গেছে গৌরীয় সম্পাদক আদি তাকে ছেড়ে চলে গেছে ছেড়ে চলে যাওয়ার পর পৌপাত এক বিন্দু বিসর্গ তাদের জন্য কোনো অনুশোচনা করেন নাই তিনি চলে গেলেন কেন হায় হায় আমার এত ক্ষতি হয়ে গেল কখনো বলেন অথচ একটা অশিক্ষিত একটা সেবক তার নাম পঞ্চানন তিনি সামান্য সেবা করেন মঠে সামান্য সেবা করেন তিনি যখন চোখের আড়ালে যান তিনি তখন বলতেন এই পঞ্চানন কোথায় গেল দেখো তো কোথায় গেল একে দেখছি না অনেকক্ষণ ধরে বলে আশ্চর্য ব্যাপার একটা অশিক্ষিত ছেলে তার জন্য আপনার এত উদ্বেগ তিনি কোথায় গেল দেখো তো ওই ছেলেটাকে দেখছি না কেন এটার পেছনে আপনাদের সন্দেহ জাগতে পারে আপনারা বলতে পারেন এটা কেন হলো তিনি তো মহাপুরুষ তার তো বোঝা উচিত আমরা শিক্ষিত আর উনি তো অশিক্ষিত আমরা কি সেবা করতে পারি উনি কি সেবা করতে পারে এই ধরনের বিচারটা আমাদের মধ্যে জাগরুক হতে পারে কিন্তু এর মধ্যে আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই কারণ একটা মহাপুরুষের অন্তঃকরণে একটাই বস্তু সবসময় আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে আমার তার চরণের প্রতি কতটা ভালোবাসা আছে আমার আমার অন্তঃকরণে গুরুচরণের জন্য কতটা ভালোবাসা আছে আমার অন্তঃকরণে কতটা আকর্ষণ আছে কতটা আমি কতটা আমি নিজেকে গুরুচরণে দিতে পেরেছি সর্বাঙ্গীনভাবে দিতে পেরেছি কি না এইসব কোয়েশ্চেনগুলো আছে গুরুচরণের সঙ্গে যতটা ভালোবাসা আমার হবে গুরুচরের সঙ্গে যতটা আমার ভালোবাসা হবে যতটা প্রীতি হবে সেই পরিমাণে আমি গুরুচরণে কৃপা লাভ করব সেই পরিমাণে according to that ratio according to that ratio I can get গুরু কৃপা সেই পরিমাণেতে আমি গুরুচরণে কৃপা পাব আমি দীর্ঘদিন পঞ্চাশ বছর ধরে মঠে রয়েছি অতএব আমি গুরু কৃপা পাবো এরম ধরনের কত কথা নাই আমি পঞ্চাশ বছর ধরে রয়েছি আমি সেবা করেছি এত কত লোককে এনেছি প্রচার করে এর এর কথাটার এই মানে নয় আমি পঞ্চাশ বছর ধরে রয়েছি অতএব আমি গুরু কৃপা পাবো এরম কোনো কথা নেই অনেকে দেখা গেছে পরমপুজা শ্রীধর গোস্বামী মহারাজ পরমপুজা শ্রীধর গোস্বামী মহারাজ রামানন্দ প্রভু তিনি অনেক পরে এসছেন অনেক গুরু গুরুবর্গের পরে এসছেন অনেক গুরুবর্গের পরে এসছেন আসার পর দেখা গেল তিনি বাজিমাত করে দিলেন তিনি বাজিমাত করে দিলেন এরকম ধরনের গুপি গুরুকৃপা লাভ করলেন যে গুরুদেবের বাণী স্বরূপটা গুরুদেবের বাণী স্বরূপটা সর্বাঙ্গীনভাবে তিনি দেখতে পেরেছিলেন গুরু গুরুদেবের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদের বাণী স্বরূপটাকে যদি সর্বাঙ্গীনভাবে তিনি দর্শন করতে পেয়েছিলেন সেদিনকে ইংরেজি কথায় বহুপাদের তিরোভাব তিথিতে আলোচনা করছিলাম যে এই যে সুজনার্বিদ আর আদিত পাদযুগম এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই শ্লোকটাকে আমার কথাটা বোঝা গেল এই যে এই যে পৌপাদির যে দ্বাদশকম এটাকে যদি পাশে রাখা যায় আর পৌপাত যদি পাশে এসে দাঁড়ান আমার কথার মানে বুঝবার চেষ্টা করুন পৌপাত যদি ফিজিক্যালি পৌপাত যদি ফিজিক্যালি আমাদের সামনে আসেন দৈহিকভাবে আমার এখানে যদি আবির্ভাব হন আর শ্রীধর গোস্বী মহারাজের এই যে স্তবটা সূচনার বিরুদ্ধে এটাকে পাশে পাশে রাখি তাহলে পৌপাদ এই স্তবের মধ্যে কোনো পার্থক্য নাই আমার কথার মানে বুঝতে পারলেন না ওই যে স্তবটা যিনি রাখলেন ওটাই পৌপাদ ওটা এতটা পরিমাণে এক্স্যাক্ট পৌপাদ অ্যাকিউরেট ওটা পৌপাদ ওই বাণীর মধ্যে ওইটা উপস্থিত রয়েছে তাহলে চিন্তা করে দেখুন তিনি কে কীরকম ধরনের পৌপাদের কৃপা পেলেন যিনি পৌপাদের বাণী স্বরূপটাকে আমাদের কাছে স্কেচ এঁকে দেখিয়ে দিলেন যিনি পৌপাদের বাণী স্বরূপটাকে আমাদের কাছে এঁকে দেখিয়ে দিলেন দেখো এর নাম পৌপাদ কি আশ্চর্য আর এই মহাপুরুষ তার জীবনে যত কিছু লেখা সিদ্ধান্ত বিচার সব গুরু পরম্পরা আনুগত্য করেছেন বর্তমানে এ বিষয়ে কারোর কোনো ধ্যান ধারণা নাই যিনি সিদ্ধান্ত বিরোধ কথা বলছেন যার অনেক লোকবল আছে অর্থবল আছে তাকেই বলছেন যে ইনি সর্বশ্রেষ্ঠ তো বলতে পারেন আপনাদের এটা ইচ্ছ আপনাদের এটা হ্যাঁ, এটা কিন্তু লোকবল বা অর্থবলের ওপর গুরুর গুরুত্ব নির্ভর করে না গৌরকিশোর বাবাজি মহারাজের কাছে কি লোকবল ছিল অর্থবল ছিল গৌরকিশোর বাবাজি মহারাজের কাছে কোনো অর্থবল লোকবল ছিল কি না ছিল না কিন্তু তার গুরুত্ব আজকে সারা পৃথিবী শুধু নয় গৌরাঙ্গ মহাপ্রভুর কাছেও স্বয়ং যে গৌরাঙ্গ মহাপ্রভু তার কাছেও তার কাছেও তার গুরুত্বটা রয়েছে ঠিক সেই রকমভাবে আমরা দেখতে পাই গৌরাঙ্গ মহাপ্রভু যে আচার আচরণ আদর্শ জীবনে আমরা দেখেছি যে সমস্তগুলো সেই সব আচার আদর্শগুলো আজকে আমি গুরু পরম্পরার মাধ্যমে গুরু পরম্পরার মাধ্যমে পরম পূজা মাধবগোস্বী মহারাজের মাধবগোস্বী মহারাজ পরম পূজা শ্রীধর গোস্বী মহারাজ পরমিয়া বামন গোস্বী মহারাজের মাধ্যমে আজকে আমি এই সিদ্ধান্ত বিচার করে জানতে পেরেছি এই যে চৈতন্য মহাপুর যে আচার আদর্শ আমি তো তখন জন্মগ্রহণ করি নাই আর করেছি কিনা তাও জানি না কিন্তু গৌরাঙ্গ মহাপুর কি আচার আদর্শ ছিল সে তো আমরা গুরু পরম্পরার মাধ্যমে জানতে পারি আমরা তো সেই সময় জন্মগ্রহণ করিনি জানি না কালে গৌরাঙ্গ মহাপুর যে আচার আদর্শ সিদ্ধান্ত বিচার সেইগুলো সব গুরু পরম্পরার মাধ্যমে গুরু পরম্পরার মাধ্যমে আমি জানতে পেরেছি কিন্তু গুরু পরম্পরার মাধ্যমে যদি সেখানে কিছু কিছু ব্রেকেজ অর্থাৎ গুরু পরম্পরা আস্তে আস্তে গুরু পরম্পরা ভেঙে গেল আমার কথার মানে বুঝে গেল গুরু পরম্পরার প্রবাহ গুরু পরম্পরার প্রবাহ হতে হতে এক যে একটা ব্রেকেজ হয়ে গেল আর গুরু পরম্পরার যে শক্তিটা এটা এই বর্তমান যে মহা কোনো মহাপুরুষ যদি কোনো মহাজন যদি থাকেন তিনি এই কথাই বলবেন আমি যেটা বলেছি এটা কোনো আপনারা কোনো দোষ ধরবেন না এটা আমি নিরপেক্ষ কথা বলবার জন্য এসছি যদি গুরু পরম্পরার প্রবাহ চলতে চলতে যদি একটা বদ্ধজীবকে গুরু করে দেয়া হয় তাহলে গুরু পরম্পরার যে লাইনেজ যেটা ফ্লো অফ গুরু পরম্পরার শক্তি এটা ভেঙে গেল তাহলে এখন আমি কোথায় যাব এখন আমি যাবোটা কোথায় এখন তো গুরু পরম্পরা আসছিল কৃষ্ণ হয়তো চতুর্মুখ হয় কৃষ্ণ সেবনমুখ কৃষ্ণ হ্যাঁ না এই চলছে ব্রহ্মাইতে নারদের মতি নারদ হইতে মধ্যকয়ে ব্যাস এ তো চলছে কিন্তু আস্তে আস্তে হঠাৎ প্রভুপাত কেন হঠাৎ এই পরম্পরা বলতে বলতে হঠাৎ প্রপাত কেন সুইচ ওভার করে ভাগবত পরম্পরায় চলে গেলেন এর কারণটা কি আমার কথা বোঝা গেল আরে বাবা কৃষ্ণই তো চতুর্মুখ হয় কৃষ্ণ সেবঙ্গি বোমাই তো এটা চলছে এটা চলতে চলতে হঠাৎ কেন তিনি মন্ত্র পরম্পরা বলতে বলতে হঠাৎ ভাগবত পরম্পরায় চলে গেলেন কেন হ্যাঁ আমার কথার মানে বোঝা গেল হঠাৎ তিনি ভাগবত পরম্পরায় কেন গেলেন মহাপ্রভু শ্রী চৈতন্য রাধাকৃষ্ণ নয়ন্য রূপানুগ জনের জীবন উপপ্রিয় মহাজন জীব এটা কারণটা কি তার কারণ হলো ভাগবত পরম্পরা আজ আজ থেকে আজ থেকে যতদিন পর্যন্ত আপনাদের ইতিহাস আছে মানব জীবনের ইতিহাস সে মানব জীবনের ইতিহাস অনুসন্ধান করলে দেখবেন গুরু পরম্পরা চলতে চলতে সবসময় এরকম কোনো গ্যারেন্টি নেই মন্ত্র পরম্পরা ঠিক থাকবে কেন কোনো এক ব্যক্তি বদ্ধজীব লাভ পূজা প্রতিষ্ঠার জন্য পতিত হয়ে গেছেন সেই সময় আমাদের কর্তব্য কি আমরা তো পাবো না শক্তিটা বলে হ্যাঁ পাবে তখন কি করতে হবে ভাগবত পরম্পরার মাধ্যমে যেতে হবে তখন তোমাকে ভাগবত কারণ আমাদের শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ বা গুরুবর্গের যা শিক্ষা তার সম্পূর্ণ এক্সট্র্যাক্ট অর্থাৎ জিস্ট এটা কি না কৃষ্ণ প্রেম ভাগবত ধর্ম তো এই যে যে বিষয়টা এই বিষয়টা আলোচনা করতে গিয়ে আমরা দেখি পৌপাদ এই মন্ত্র পরম্পরা আলোচনা করতে গিয়ে পরে দেখালেন যে আমাদের ভাগবত পরম্পরাকে আশ্রয় করতে হবে কেন মন্ত্র পরম্পরার মধ্যেও আপনারা জানতে পারেননি আপনারা এই কথা জানতে পারেননি এই গুপ্ত রহস্যটা আপনারা এতদিন পর্যন্ত এই গুপ্ত রহস্য জানতে পারেননি যে যদিও মন্ত্র পরম্পরা আলোচনা হচ্ছিল কিন্তু মন্ত্র পরম্পরার মাধ্যমেও আমরা ভাগবত পরম্পরাই অনুশীলন করেছিলাম আপনারা জানতে পারেননি আমরা মন্ত্র পরম্পরা করছিলাম কিন্তু মন্ত্র পরম্পরার মধ্যেও আমরা কিন্তু ভাগবত পরম্পরায় গুরুত্ব দিয়েছিলাম এই কথাটা কেউ বুঝতে পারেন হঠাৎ যখন প্রপাত বললেন রাধাকৃষ্ণ নয়ন্য মহাপ্রভু শ্রীচৈতন্য তখনই মাথায় টনক লড়ে উনি কেন ভাগ আরে বাবা আগা করেই ভাগবত পরম্পরাই গ্রহণ করা হয়েছে কিন্তু কেউ অনুভব করতে পারেন কেন ভাগবত পরম্পরা ছাড়া অন্য কোনো পরম্পরা কোনো নেই অন্য কোনো কেউ যদি একটা পরম্পরা খুলতে চান সেটা তার প্রচেষ প্রয়াস প্রচেষ্টা বৃথা হয়ে যাবে তার জন্য ভাগবত পরম্পরার মাধ্যমে আমাদের এই শক্তিটা আমাদের কাছে আসে that is call the absolute utility that is call the absolute utility of গুরু পরম্পরা আমার কথা বোঝা গেল না গুরু পরম্পরার গুরুত্ব কী আছে গুরু পরম্পরার গুরুত্বটা কী আছে বলে গুরু পরম্পরা এখানেই গুরুত্ব যে আমরা যে শিক্ষাটা চৈতন্য মহাপ্রভুর কাছে ডাইরেক্ট পাই নাই সেই শিক্ষাটা আজকে আমরা পাচ্ছি সেটা বামন গোস্বী মহাজন তা তার গুরুত্বটা আপনাদের মাথায় ঢুকলো না তার গুরুত্বটা আপনাদের মাথায় ঢুকলো না আপনার বলে একটা কে ইনি আবার একটা কে ইনি একটা কে এইরকম তো অনেকই আছে কিন্তু আমি ব্যর্থহীন ভাষায় ব্যাশাসনে বসে চিৎকার করে বলছি যে আমি আমার গুরু গুরু পরম্পরায় গুরু পরম্পরায় গুরুবর্গের কোনো আচরণের থেকে কোনো নূন্য আচরণ আমি এর মধ্যে দেখি নাই অর্থাৎ আমার বক্তব্য এনার মধ্যে আমার গুরুবর্গের যে আচরণ তাহলে পরিপূর্ণরূপে আমি দেখেছি তাই জন্য আমি তাকে গুরু বলি আমার দোষটা কি আমি শিক্ষাগুরু বলি কিন্তু আমি গুরুই ভাবি আমি কোনোদিন গুরু ভাই তো দূরের কথা লজ্জায় মাথা নিচু করে আমি এদেরকে কোনোদিন গুরু ভাই আমার মুখ ফসকে কোনোদিন কোনোদিন আমার মুখে বেরোয় নেই যে বামন গোস্বী মারা ছিল ভক্তিবল্লভ চিত্ত তারপর তোমার না ভক্তিবিজ্ঞান মা এদেরকে কোনোদিন আমি গুরু ভাই বলি নাই উচ্চারণ করতে আমার লজ্জা হয় কাজেই এনার মধ্যে গুরুবর্গের আমাদের যত আচার আদর্শ আমরা দেখেছি সে আচার্য আচার আদর্শ থেকে এক বিন্দু কোনো কমা কমা কোনো নুনো আচার আদর্শ আমি দেখতে পাই না সেই জন্য তার জন্য আমার হৃদয়তে শ্রদ্ধা রয়েছে কি না এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে আমার হৃদয়ে কতটা শ্রদ্ধা রয়েছে তিনিই জানেন এটা বলবার অধিকার আমার নাই এটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যায় তিনি আমাকে কৃপা করেছিলেন আরে আমার ভালোবাসা তার প্রতি কত এটা একটা এস্টিমেশন হওয়া দরকার আমার তার তার চরণের জন্য সেই মহাপুরুষের জন্য আমার হৃদয়ে কতটা ভালোবাসা রয়েছে তার সিদ্ধান্ত বিচার তার কথা তার আদর্শ আজকে আমি দেবানন্দ গড়িয়ামঠে এসছি আপনাদের দেখে আসি নাই দেবানন্দ গড়িয়ামঠ কোনো ইট পাথরের একটা কনস্ট্রাকশন নয় আমি দেবানন্দ গড়িয়ামঠে আপনাদের আকর্ষণে এসছি সত্য কিন্তু এসছি দেবানন্দ গড়িয়ামঠে আদর্শ দেখে কোনো একটা মঠ মন্দির মানে হলো আদর্শ কোনো একটা মঠ মন্দির দেবানন্দ গরিমাঠ বলবার সঙ্গে সঙ্গে দেবানন্দ গরিমাঠ কথাটা বলবার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে পরম পুঁজিবাদ কেশব গোসীমায় আদর্শ পরম পুঁজিবাদ বামন গোসীমায় আদর্শ আমার হৃদয়ে ভেসে ওঠে চৈতন্যমঠ মানে কিছু একটা ইট পাথরের একটা বিল্ডিং এটা নয় চৈতন্যমঠ মানে হলো চৈতন্য মঠে চৈতন্য মহাপুর আদর্শ যেটা চৈতন্য চৈতন্য মঠেতে আমরা আশা করতে পারি তাহলে গুরু পরম্পরার এই যে আমরা ভাগ আমরা যে গুরু পরম্পরার যে ইউটিলিটি এটা এইটাই হচ্ছে গুরুত্ব যে আমরা পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভু এই জগৎ থেকে চলে গেছেন কিন্তু আজও আমরা শ্রী চৈতন্য মহাপ্রুর আচার আদর্শটাকে ইনট্যাক্টভাবে আমরা এই মহাপুরুষের মাধ্যমে পেতে পারি বাকি সবাই এই মহাপুরুষের মাধ্যমে এই মহাপুরুষের মাধ্যমে এই মহাপুরুষের মাধ্যমে আমরা চৈতন্য মহাপুর আচার আদর্শ বহুপাত ভক্তিমী ঠাকুরের আচার আদর্শ সর্বাঙ্গীনভাবে পেতে পারি বাকি কাউর কাছে আমরা এটা আশা করা খুবই এটা মুশকিল পাবো কি না পাবো কোনো ঠিক নাই কোনো গ্যারেন্টি নাই সবাই নুনাধিক সবাই নুনাধিক গুরুচরণ থেকে বেঁকে যাচ্ছেন more or less more or less we are all deviated from the track of গুরুপাত পদ্ম পুরম পরম্পরা বোঝা গেল মোর অর লেস কম বেশি আমরা সবাই গুরুচরণ থেকে একটু ডিভিয়েটেড হয়ে গেছে বেঁকে গেছে অন্যদিকে আর যেখানে পৌপাদ আমাদের জানিয়েছেন slightest deviation from the track of গুরুপাদ পদ্ম can throw you ultimately from from গুরুপাদ পদ্ম থেকে যদি এক চুল চুল যদি পার্থক্য হয়ে যায় আমার সিদ্ধান্ত বিচার আচার আদর্শ তাহলে আমি আজ না হলেও কালকে আমি পতিত হয়ে যাব আমি ভজনের সিদ্ধি লাভ করতে পারবো না এই কথাটাই বোঝে না সবাই বাহ্য দৃষ্টিতে যত যত লাভ পূজা প্রতিষ্ঠা এগুলোই দেখে ওরা জানে না যে গুরুচরণ থেকে বিন্দুমাত্র যদি আমি সরে যাই গুরুচরণ থেকে বিন্দুমাত্র চোখে দেখা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না যে চোখে অনুভব করা যাচ্ছে না যে গুরুচরণ থেকে আমি সত্যি সরে গেছি কিনা কোথায় সরেছি একই তো আছে কিন্তু গুরুপাতপদ্ম জানেন যে এ আমার শিষ্য ছিল কিন্তু আস্তে আস্তে আমার চরণ থেকে আমার থেকে পেকে যাচ্ছেন তার বিচার আচার আদর্শ অন্যরকম কিন্তু জগতের লোক এতই বোকা জগতের লোক এতই বোকা তাকেই হই হই করছে জগৎগুরু চিৎকার চেঁচামেচি করছে কি করা যায় আমাদের কিছু করার নাই যে যেরকম কপাল নিয়ে এসছেন সে সেরকম ধরনের লাভ করবেন যাই হোক এ মহাপুরুষ বহুপাদের সর্বাঙ্গীন কৃপা লাভ করেছেন ছোট বয়সেই অল্প বয়সে এসেছিলেন আর লাভ করার পর তিনি তিনাদপি সুনিজ ভাবের সম্পূর্ণ পরিপূর্ণ আদর্শ স্থাপন করে গেছেন নিজের আচার আদর্শতে সমগ্রভাবে দেখিয়েছেন তার প্রচারটা অস্বাভাবিক করুণা তিনি বদ্ধজীবের কত বড় বন্ধু ছিলেন বদ্ধজীবের সেটা তার জীবনের যদি আমরা বিশ্লেষণ করি আলোচনা করি তা বোঝা যাবে তিনি কোনো গরিব শিষ্যের বাড়িতে যেতে কোনো দ্বিধা করতেন না বরঞ্চ তিনি ধনী ব্যক্তিকে ছেড়ে দিয়ে গরিবের কাছে যেতেন যাদের কিছুই নেই কিচ্ছু নেই নিঃস্ব এ ধরনের আদর্শ বর্তমান যুগে আমরা দেখতে পাই না অনেক গরিব ব্যক্তি বাহ্যদৃষ্টির গরিব তে ব্যক্তি তার পূর্ণ কৃপা পেয়েছেন কয়েকটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তার আবির্ভাব আবির তার আবির্ভাব তিথি হলে তিনি কি করতেন মঠ থেকে সেবককে নিয়ে রাত্রিবেলা চলে যেতেন তিনি চাইতেন না লোকে আমার পুজো করুক তিনি চলে যেতেন এবং একদিনের কথা বলছি অনেক পুরনো সেবক তিনি সেবা করতেন তিনি বলছেন গুরুপাদ পদ্ম আমাকে বললেন সকালবেলা রেডি থাকবি সকালবেলা চলে যাব সবাই ওঠবার আগে তাহলে আমরা বেরিয়ে গেলাম মঠ থেকে মঠ থেকে বেরিয়ে গেলে কোথায় যাব গুরুদেব বলে চল না তুই চুপচাপ কোনো কথা জিজ্ঞাসা করবি না বলে কোথায় চললেন দেখা গেল চব্বিশ পরগনা না কোথায় একটা গরিব শিষ্যের বাড়িতে গেছে সেই শিষ্য জীবনেও স্বপ্নে দেখতে পারেন না যে আমার বাড়িতে গুরুদেব আসতে পারে এত গরিব আমি তো গুরুপাদ পদ্ম আসছেন এইরকম বিষয় আরেকবার তিনি কি করছেন চিত্তরঞ্জন আপনাদের হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না চিত্তরঞ্জনে জগন্নাথ ঝাঁ নাম শুনেছেন জগন্নাথ ঝাঁ তিনি আমার এই আমার এই গুরুপাদ পদ্মের মহাপুরুষের কৃপা পেয়েছিলেন তিনি কৃপা পেয়েছেন হঠাৎ দেখেন বলছেন তিনি আশ্চর্য হয়ে মানে আমি দীর্ঘদিন আগে পনেরো বছর আগে হয়তো গোবর্ধনে এই এই একই দিনে হয়তো আমি একই তিথিতে হরিকথা বলছিলাম তিনি আমাকে বললেন মহারাজ একদান একদিন আমি দুপুরবেলা রুটি দিয়ে রুটি দুপুরবেলা আমি প্রসাদ পাচ্ছি রুটি আর পাটশাক আপনার নাম তো পাটশাক নাম যাকে নালিতা বলেন নালিতা এই পাটশাককে ভাতের ফ্যান দিয়ে একটু একটা প্রিপারেশন করা যায় খুব টেস্টফুল হয় বলে আমি সেটা করে আমি রুটি দিয়ে ভগবানকে ভোগ দিয়ে পাচ্ছি হঠাৎ গুরুপথপত দেখি দূর থেকে আসছেন আমি তো দেখে চরক গাছ খাবার ফেলে দিয়ে লাপিয়ে হাত ধুয়ে চুরে গেলাম ষষ্ঠাঙ্গে বললাম মহারাজ আপনি বলে কেন আমার আসতে নেই নাকি বলে না আসতে নেই নয় আপনি না বলে না কয়ে এরকম এলেন আমাদের কাছে বলে আশ্চর্য আচ্ছা আসুন আসুন বসে বসালেন তাকে বসার থেকে তিনি চা নাননি করার সঙ্গে সঙ্গে তার সেবক কিছু রান্না করে ফেলেন তাড়াতাড়ি তার হাত খুব এক্সপার্ট ছিল সে গিয়ে গুরু গুরুপাদ বলে প্রসাদ হয়ে গেল তোমার হ্যাঁ হয়ে গেছে আপনার আর্নিক হয়ে গেছে বসুন প্রসাদ প্রসাদ পেতে বসে তিনি দেখছেন না হাসছেন বলে সেই জিনিসটা তো নাই বলে কোন জিনিসটা জগন্নাথ ঝাঁকে বলছেন সেই জিনিসটা তো নাই বলে আপনি প্রসাদ পান সব দেয়া হয়েছে বলো না সেই জিনিসটা তো নাই আমি সেই জিনিসটা না হলে খাবো না তো কোন জিনিসটা বলে সেটা তুমি জানো ভালোই যেটা তুমি খাচ্ছিলে বলে ওটা কেঁদে ফেলেছেন উনি গুরুদেব আপনাকে এটা দেয়া যায় বা ওটা না দিলে আমি খাবো না ওটা আনলেন ও খাবো তিনি যখন ওইটাকে আনলেন কাঁদতে কাঁদতে উনি এত আনন্দে খেলেন আশ্চর্য আমার মনে হয় ভগবানের বিষয়ে যে বৃহৎ ভাগবতকে সোনা সনাতন গোসাই যে বর্ণনাগুলো করেছেন ভাগবতের উৎকৃষ্ট উৎকৃষ্ট জায়গায় ওই জানেন ভগবান শ্রীকৃষ্ণ একটা গরিব গরিব ভক্তের বাড়ি গেছিলেন এরকম ধরনের বিষয়গুলো একমাত্র এনার জীবনে আমরা যে দেখে আশ্চর্য হয়ে গেছি যে এটা কোনো অনেকে করতে পারেন এটা মনে করতে পারেন এটা বোধ তার একটা অভিনয় তা নয় আসাম আসামে দেখা গেছিল অতি গরিব অতি গরিব মানে সেখানে তাদের কিছুই নেই থাকবার জায়গাও নেই তথাপি তিনি আনন্দে সেখানে নির্বিকার চিত্রে অবস্থান করতেন কারণ তিনি প্রচার করতে গেছেন প্রচার মানে কৃপা বিতরণ করতে গেছেন প্রচার কথার মানে বোঝা গেল আমার একদিন শিলংয়ে বা কোথায় হবে সেটা মেঘালয় না কোথায় এরা বিরাট হরিকথার আয়োজন হয়েছে বিরাট একটা ধর্মসভা সেই ধর্মসভাতে বিশাল হাজার হাজার লোক আসবে কত হাজার লোক ঠিক নেই সেই ধর্মসভা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দীর্ঘদিন ধরে ছিল বামন গোস্বীমা গেছেন তার অনেক গুরু ভাইরাও গেছেন তার সঙ্গে প্রচার ক্ষেত্রে কিন্তু সেই দিন ভগবানের কি ইচ্ছা ভগবানের কি ইচ্ছা মুসালধারে বৃষ্টি সেদিন ভগবানের কি ইচ্ছা মুসালধারে বৃষ্টি মানে এত বৃষ্টি যে সমস্ত রাস্তা জলময় হয়ে গেছে এত জল এই অবস্থায় তিনি যখন সভা শুরু হওয়ার সময় তার কিছু পূর্বে গুরুভাইদের বলছেন চলুন আমরা হরিকতায় যাই বলে আপনি যান এই জলে কে যাবে কেউ আসবে কি আপনি যান এই জলে কে যাবে এইসব তিনি বললেন ঠিক আছে আপনারা যখন যাবেন না আমিই যাই কাপড়টাকে এরম তুললেন তুলে কি করলেন ছাতা নিয়ে সোজা ওই ধর্মসভায় গেলেন আশ্চর্য ব্যাপার একটা মিরাকল একটা আশ্চর্য সেই সভাতে এত হাজার হাজার লোক উপস্থিত হয়েছে একটা অবাককর বিষয় সেই সভাতে গিয়ে তিনি অনর্গল দু ঘন্টা সমানে কত সুন্দর তত্ত্ব ব্যাখ্যা করলেন এটা ভগবানের ব্যবস্থা অন্য গুরু ভাইদের আটকে দিয়ে ভগবান তার মধ্যে ওরা ছাতা মাথায়দের শুনছে আশ্চর্য বিষয় তাহলে কৃপা বিতরণ করবার যে ক্ষমতা এটা এর মধ্যে এনার মাধ্যমে যত পরিমাণে আমরা দেখেছি এটা ছিল ভক্তিপ্রমোদ পুরীশ্রী মহারাজ এনার মধ্যেও আমরা দেখেছি অত্যন্ত গরিব ব্যক্তি তার কাছেও তিনি যেতেন কোনো কিছু আশা করতেন না তো এই ধরনের মহাপুরুষের জীবনে আমরা আমাদের গুরুবর্গের যত আচার আদর্শ সব কিছু এনার মধ্যে দেখতে পেয়েছি এর মধ্যে কোনো বিন্দুমাত্র কোনো ন্যূন কোনো সামান্য কিছু কম এটা দেখিনি সেই জন্য গুরুপাদ পদ্ম গুরুপাদ পদ্মের যে চরণের যে মূল যা আমরা গুরুত্ব দিয়ে থাকি আমি আমার গুরুপাতপন্দের অভিন্নতাকে ভাবি আমি আমার গুরুপাতপন্দের অভিন্নতাকে ভাবি আজকে তার আবির্ভাব তিথি না হলেও তার অধিবাস তিথি অধিবাস তিথি এই অধিবাস স্থিতিতে তার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এসছি আমি আমার এই গুরুপাদ পদ্মের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে আমি যদি আজকে তার চরণের পুষ্পাঞ্জলি দিয়ে থাকি সত্যি সত্যি অন্তর থেকে সেই পুষ্পাঞ্জলি আমার গুরুচরণে পৌঁকে পৌঁছে গেছে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি পরম পূজ্যবাদ অভিন্ন শিল বামন গোস্বীমাদের চরণে কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না সেই পুষ্পাঞ্জলি আমার গুরুপাদ পদ্মের চরণে পৌঁছে গেছে কেন গুরুপাদ পদ্মের যে তত্ত্ব সেটা হচ্ছে অখণ্ড তত্ত্ব আমি আজকে গুরুচরণেই পুষ্পাঞ্জলি দিলাম এনার চরণ পুষ্পাঞ্জলির মাধ্যমে কাজেই এর মধ্যে কোনো সন্দেহের কোনো কারণ নেই যে এই গুরুপাদ পদ্ম আমার গুরুপাদ পদ্মের শিষ্য ইনি কম ইনি বেশি উনি এরকম ধরনের বিচার আমার মধ্যে নাই তাদের করুণাতে আমি এই ধরনের বিচার পূজার প্রশ্রয় দিতে পারি না যে প্রভুপাত এনাকে ছোট বয়সে যে ছোট বয়সে যে কৃপা করেছিলেন যে কৃপা করেছিলেন তার পূর্ণ কৃপা আমরা আমাদের এই যে লেখনীর মাধ্যমে সব কিছুর মাধ্যমে আমরা জীবনে পেয়েছি পরম কেশব গোস্বী মহারাজের সম্বন্ধে আর বামন গোস্বী পরম মাধব গোস্বী মহারাজ সম্বন্ধে বলতে গিয়ে কেশব ধীত বামন রূপ এরা অনেকেই রেগে যেতে পারেন অনেকেই রেগে যেতে পারেন কিন্তু কতটা সত্য পরমে কেশব গোস্বী মহারাজ আমাদের কাছে বামন গোস্বী মায়ের রূপে প্রকট হয়েছেন যেমন আমরা জানি ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ সুখদেব গোস্বামী রূপে বা অন্য বিচার অন্য বিচারে দেখি আমরা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণকে বলা হয় শ্রীমদ্ ভাগবতী মহাপ্রাণকে বলা হয় সাক্ষাৎ কৃষ্ণ এবহি শ্রীমদ্ ভাগবতী মহাপ্রাণকে বলা হয় সাক্ষাৎ কৃষ্ণ এবহি ইনি কৃষ্ণই কিন্তু কৃষ্ণ পরিবর্তিত লেখা আছে কৃষ্ণ পরিবর্তিত কৃষ্ণ এবাহি ইনি কৃষ্ণই ঠিক সেরকম ভাগবত মহিমাতে বলা আছে যে যে ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ সুখদেব গোস্বামী রূপ ধারণ করে তিনি ভাগবত প্রবচন করতে এসেছিলেন যার জন্য দেখুন তারা কিন্তু ছোটো ছোটো বড় বিচার করেননি তারা বলেননি কেউ এই ভাগবত ধর্মের সম্মেলনে তারা কেউ বলেননি যে মহারাজ সুখদেব তো ষোলো বছর তার তো বাবা পরবাবা ভরতরাজ দৌম ধৌম পরাশর সবাই যে বাবা পরবাবা তারা তারাও কিন্তু তাকে সম্মান দিতে পিছু হন নাই এই যে ভরদ্রাজ ধৌম পরাশর যত রয়েছেন ব্যাসদেব সবাই নারদজি সবাই উপস্থিত রয়েছেন তারা কিন্তু একটুও দুমানা করেননি তারা সংকোচ করেননি যখনই এই বাচ্চা ছেলেটা ষোলো বছর এলেন তার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান কেন বয়সের ওপর নির্ভর করে না বয়সের ওপর বৈষ্ণবতা নির্ভর করেন না যাই হোক আজকে অনেক আলোচনা করবার ইচ্ছা থাকলেও আপনাদের অনেক মূল্যবান সময় আমি নিয়ে নিলাম কাজেই এখানে ছিল প্রবোধানন্দ সরস্বতীবাদের একটা কথা মনে পড়ে যায় তাবদ ব্রহ্মকথা মুক্তিপদবি তাবদ ন তিক্তি ভাবেদ তাবৎচাপে ন লোক বেদ স্থিতি তাবৎ শাস্ত্রবিদাম মিথ কলকল নানা বহির্বাত্মসু শ্রী চৈতন্য পদাম্বুজ প্রিয় জনম যাবৎ ন দিগ্গচর বোঝা গেল শাস্ত্রে এই শ্লোকটা উচ্চারণ করতে বাধ্য হলাম কারণ কারণ সেখানে বলা আছে তাবৎ ব্রহ্মকথা আর একটা কথা আপনারা দুঃখ পাবেন না এই কথাটা বহুপাত প্রায়ই জানাতেন আমরা কম বেশি আমরা কম বেশি মায়াবাদী এই কথাতে অনেকে দুঃখ পেয়ে গেল আমিও নিজেকে বলছি আমি আপনাকে বড় মহাপুরুষ বলছি না আমি বলছি এই কথাটা সত্যকারের বিচার যে পৌপাত প্রায় বলতেন more or less more or less we are contaminated our heart is contaminated with মায়াবাদ এই কথাতে আপনারা দুঃখ পেয়ে গেলেন আমি জানি কিন্তু এই কথাটা সত্য কথা আমরা কম বেশি মায়াবাদ বিচার দ্বারা দুষ্ট মানে দূষিত কারণ মায়াবাদের ফাউন্ডেশন কি মায়াদেবের মায়াবাদের বেসিক বিচারটা কি যদি জিজ্ঞাসা করি আপনাদের মায়াবাদের মায়াবাদের মূল ভিত্তিটা কি গুরু বৈষ্ণব ভগবানে অনিত্য বুদ্ধি কথার মায়াবাদের basic what is the what is the basic foundation of মায়াবাদ বেসিক পয়েন্ট সেটা কি তো সেটা হলো ভগবান গুরু বৈষ্ণবে অনিত্য বুদ্ধি এই তো হ্যাঁ বা না বলে না গুরু বৈষ্ণব ভগবানের অনিত্য বুদ্ধি এটি তো মায়াবাদের ফাউন্ডেশন তো আমার তো তাই আছে আমি কোথা হ্যাঁ অপ্রাকৃত বুদ্ধি নয় প্রাকৃত বুদ্ধি তা হি অনিত্য বুদ্ধি অপ্রাকৃত প্রাকৃত বুদ্ধি তা আমার তো সেই আছে আমি কোথায় ছিল বামন গোস্বী আজকে বুঝতে পারলাম প্রপাত এই কথা প্রায় বলতেন যতক্ষণ পর্যন্ত প্রপাত প্রায় বলতেন যতক্ষণ পর্যন্ত তোমরা ভগবান গুরু বৈষ্ণব একাকার না দেখতে পারবে একই তত্ত্ব যতক্ষণ পর্যন্ত তোমরা গুরু বৈষ্ণব ভগবান একই তত্ত্ব না দেখতে পারবে অন্য কথায় প্রপাত প্রায় বলতেন যে যতক্ষণ পর্যন্ত হরিনাম করতে করতে যতক্ষণ পর্যন্ত হরিনাম করতে করতে ভগবান এবং ভগবানের নাম অভিন্ন না বোধ হয় যতক্ষণ পর্যন্ত হরিনাম করতে করতে আমার এই অনুভব না হয় যে ভগবান এবং ভগবানের নাম অভিন্ন এবং ভগবানের ভেতর ভগবান এবং ভগবানের নামের ভেতরে তার পরিকর বৈশিষ্ট্য লীলা সব যখন না দেখতে পারি ততক্ষণ পর্যন্ত আমার হরিনাম হবে না ততক্ষণ হরিনাম উচ্চারিত হবে না আমি বদ্ধজীব মায়াবাদ আমার বিশ্বাস নাই পরমপূজা পরমপূজা মাধব গোস্বামী মহারাজের চরণে আমার বিশ্বাস নাই পুরো পরম সিদ্ধর গোস্বামী আজকে আমি পূর্ণ বিশ্বাস করতে পারি না ভক্তি পুরী কৃষ্ণে পূর্ণ বিশ্বাস নাই পূর্ণ বিশ্বাস নাই মানে আমি যদি নাইনটি পার্সেন্ট বিশ্বাস করি তা টেন পার্সেন্ট মায়াবাদ আমার মধ্যে রয়েছে আমি যদি নাইনটি নাইন পার্সেন্ট বিশ্বাস করি বামন গোস্বী মহারাজকে এক পার্সেন্ট যদি অবিশ্বাস করি তাহলে এক পার্সেন্ট মায়াবাদের বিচারতে আমি দূষিত হয়ে রইলাম তাহলে হলো না হলো কি হলো না তাহলে সেই পর্যন্ত আমি দূষিত তাহলে যতক্ষণ পর্যন্ত এই বামন গোস্বী মহারাজকে আমি পরম কেশব গোস্বী মহারাজের মধ্যে না দেখতে পারবো যতক্ষণ পর্যন্ত পরম কেশব গোস্বামী মহারাজকে আমার গুরু পাদ পদ্মের মধ্যে না দেখতে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত পরমেশ্বর বামন গোস্বী মহারাজকে পরমেশ্বর কেশব গোস্বী মহারাজের মধ্যে আমি না দেখতে পারবো যতক্ষণ পর্যন্ত পরম কেশব গোস্বী মহারাজকে আমার গুরুপাদ পদ্মের মধ্যে না দেখতে পারবো ততদিন আমার ভজন কাঁচকলা যত লেজ নাড়ো যত চেঁচামেচি করো কাঁচকলা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যাই হোক যে কথাটা বলতে গিয়ে এই কথাটা আলোচনা করতে বাধ্য হলাম যে আমরা নুনাধিক মায়া বিচার মায়াবাদ বিচারে দূষিত রয়েছি তাহলে প্রবদানন্দ সতবা এই জন্য বলছেন তাবৎ ব্রহ্মকথা মুক্তিপদবি তাবৎ না তিক্তিভাবে ততক্ষণ পর্যন্ত আমার মায়াবাদ বিচারে ব্যস্ত থাকব আর মুক্তিপদকে বহুমানন করব আহা মুক্তিপদ তাবৎ ব্রহ্মকথা মুক্তিপদবি তাবৎ না তিক্তিভদে তিক্তি মানে তেতো ব্রহ্মকথা মুক্তি এসব কথা শুনলে আমার তেতো হয়ে যায় তেতো হয়ে যায় এসব কথা তুলবি না আমার সামনে তাবৎ ব্রহ্মকথা মুক্তিপদবি তাবৎ না তিক্তিভাবে তাবচ্চাপ বিশৃঙ্খলাত্মহতেন লোক বেদস্থিতি আপনাদের যত শোষাও আপনাদের যত সোশ্যাল সিস্টেম আপনারা তো আপনাদের আপনারা তো আপনাদের সমাজে কিছু নিয়ম শৃঙ্খলা করেছেন তো বোঝা গেল না আপনারা আপনাদের সমাজ সমাজে কিছু নিয়ম শৃঙ্খলা করেননি কত নিয়ম বেঁধে রেখেছেন তো কোনো একটা মহাপুরুষকে যদি আপনাদের আপনাদের নিয়ম শৃঙ্খলার মাধ্যমে বেঁধে রাখতে চান তাহলে আপনারা মহামূর্খ কথাটার বিচার করতে গেলে অন্তত একদিন দুদিন আলোচনা করতে হয় একটা শ্লোকের ওপর যদি আমি এই বাউন গোস্বামী গোপাটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আবদ্ধ করে আরে মঠে এরম নিয়ম নিয়ে আমি এটা করছেন কেন আপনি কেন ওখানে গেলেন আপনি কেন ওখানে গেলেন গোবর্ধনে আপনার আমাদের তো নিজের বেদান্ত সমিতির আমাদের তো বেদান্ত সমিতির মঠ আছে একবার একবার বামন গোস্বামী মহারাজ ইচ্ছা করে এক জায়গায় চলে গেলেন গোবর্ধনে যেখানে আমি থাকতাম পূর্বে গিয়ে এবার সেবকরা এসে মঠ থেকে বলছেন মহারে আপনি এখানে কেন এটা তো আমাদের মঠ নয় এটা আমাদের মঠে চলুন ওখানে বাউন গোস্বামী আজকে বলছেন তিনি বাউন গোস্বামী বলছেন দেখো আমি ওখানে গেলাম না এই কারণে আমি ওখানে গেল যে এটা তো এটা তো আমরা এখানে থাকি না এটা তো আমাদের জায়গা না বল বাউন গোস্বামী এই জন্যই তো এখানে এলাম <laughs> বলে আপনি এখানে এলেন কারণ বলে এই জন্যই তো এখানে এলাম এই জন্য যে এখানে এলাম কেউ উৎপাত করবে না অবশ্য হরিনাম করছেন তো এই মহাপুরুষের বিচার বুঝতে পারেন না তো এই মহাপুরুষকে যদি একটা দেবানন্দ গরিমাটায় ছোট্ট একটা ঘর করব করে বাউন গোস্বামী ঢুকিয়ে দিলাম ধাক্কা মেরে আর তালা মেলে বাউন গোস্বামী আমাদের মঠে আছেন আর দেখা গেল বাউন মাঝে আমার সঙ্গে আছেন হতেও পারে কৃপা করে কাজে ওনাকেই তালাবন্ধ করে এভাবে আমাদের রু all different kinds of rules and regulation all different kind of rules and regulation set by our society it is not just sufficient to confine him within this area of our bhajan. এনার ভজন স্বতঃস্ফূর্ত কাজ এনাকে যদি গোপিকাগণকে আমি বলি আপনি বিয়ে করেছেন আপনার স্বামী আছে বাচ্চা আছে আপনি কৃষ্ণ এক এর ঘরে থাকো তালা মেরে দেবো তিনি কি করবেন গোপীদা চলে যাবেন তাবৎ ব্রহ্মকথা মুক্তি পদবী তাবৎ না তিক্তি ভাবে তাবৎ চাপে বিশৃঙ্খলাত্ম ময়তেন লোক বেদ স্থিতি তাবৎ শাস্ত্রবিধাম মিথাহ কালাকাল নানা বহির্মাত্মসু শ্রী চৈতন্য সেই শ্রী চৈতন্য পদাম্বুজ প্রিয়জন যাবদনা দিগ্গচরহা যতক্ষণ পর্যন্ত এই চৈতন্য মহাপ্রভুর দ্বারা যতক্ষণ পর্যন্ত এ শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রেরিত যতক্ষণ পর্যন্ত না এই শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রেরিত এই মহাপুরুষের চরণ আমি দর্শন করতে অসমর্থ হব যতক্ষণ পর্যন্ত এই চরণের সৌন্দর্য আমি দেখতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার সব কাঁচকলা কিচ্ছু হবে না চেঁচাও এখানে বসে বসে চেঁচাও হল ভেঙে ফেলো আর প্রসাদ রান্না করো বড় বড় হাজার হাজার লোক খাও কিচ্ছু হবে না তাই এই কথা মনে হবে মনে করতে হবে যে যতক্ষণ পর্যন্ত এই চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রেরিত এই মহাপুরুষের চরণ দর্শনের সৌন্দর্য চরণের সৌন্দর্য দর্শন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ গুরু দর্শন হলো না ততক্ষণ বৈষ্ণব দর্শন হলো না ততক্ষণ রাধা বিনোদ বিহারের দর্শন হবে না আমার সব কিছু বৃথা আমার জীবন হতে পারে আমি দীক্ষা নিয়েছি বাহ্য দৃষ্টিতে কিন্তু আমার সব কিছু বৃথা হয়ে গেল তাহলে কোথা থেকে শুরু করেছিলাম কথাটা কথাটা কোথা থেকে শুরু করেছিলাম সেখানে যে কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা पथो जनी भ्राजिता सदभक्ता बलिहंस चक्र मधुपो सैनी विहारास्पदम कर्णानंदिर बहतु मे मरु प्रांगणे श्री चैतन्य दयानि दे सद लीला सुधा स्वर्धुनि जय श्री शिल परम विजवाद अभिन्न गुरुपाद शिल पवन महाराज की जय तदीय तो आविर्भाव तिथि आविर्भाव तिथि उपलक्ष्य अधिवास तिथि परा महा महोत्सव की जय अनंत गौरी वैष्णव बिंदु की जय हरिनाम संकीर्तन की जय हरिनाम प्रभु की जय देवानंद गौरिया मठ की जय गौर प्रेमानंदे हरि हरि